ভারতের ইসলামিক বক্তা ও ধর্মপ্রচারক জাকির নায়ক নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জাকির নায়ক বলেন প্রকৃত পক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন তিনি অভিযোগ করে বলেছেন যে তার সমালোচকরা তার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং তার বক্তব্যে মন গড়া কথা যোগ করা হয়েছে তিনি বলেন যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি কিন্তু তবু আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না তিনি আরও বলেন কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না এটা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন এই ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি জাকির নায়ক বলেন সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দেওয়াই তার মূল উদ্দেশ্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন তার নিন্দুকেরা তার এই সব কাজে সবসময় বাধা দিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জাকির নায়ক ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান একই সঙ্গে তিনি বলেন যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা একশো গুণ বেশি অধিকার ভোগ করছে তার এমন মন্তব্য ঘিরে মালয়েশিয়ায় বিতর্ক শুরু হয় জাকির নায়ক দাবি করেছেন তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে তিনি বলেন গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করলে দেখবেন মালয়েশিয়া আমার বিরুদ্ধে জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে আমার সমালোচকরা নির্দিষ্টিত কিছু শব্দ ব্যবহার করে আমার উপর আক্রমণ করেছেন তারা আমার বক্তব্যকে রং মাখিয়ে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি দুঃখ প্রকাশ করে বলেন এসব ভুল বক্তব্যর কারণে অমুসলিমরা তাকে বর্ণবাদী মনে করেন তিনি আরও বলেন যারা এসব কথায় আঘাত পেয়েছেন তারা আমার মূল বক্তব্য শোনেননি তিনি বলেন এটা আমার কাছে উদ্বেগের কারণ এর ফলে ইসলামের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে তিনি আরও বলেন জাতিবিদ্বেষ শয়তানের কাজ আমি এর ঘর বিরোধী কোরআনেও এর বিরুদ্ধে বলা হয়েছে ইসলামিক বক্তা হিসেবে আমি সবসময় এই ধরনের কাজের বিরোধী এদিকে ভারতীয় স্নাইপারের গুলিতে আরও এক পাকিস্তানি কিশোর নিহত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর স্নাইপারের গুলিতে আরও এক পাকিস্তানি কিশোরের প্রাণহানি ঘটেছে এ নিয়ে গত চব্বিশ ঘণ্টায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তিন পাকিস্তানি প্রাণহানি ঘটল পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মঙ্গলবার ড্রোনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার রাতে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে কাশ্মীরের ওই কিশোর গুরুত্ব আহত হয়েছিলেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই কিশোর পাক অধিকৃত কাশ্মীরের সহকারী কমিশনার সৈয়দ তাসাউর হোসেন কাজমি বলেন আজাদ কাশ্মীরের পুঞ্চ জেলার আব্বাসপুর সেক্টরে তারতি গ্রামে নিজের বাড়িতে প্রবেশপথে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ সাদ্দাম নামের সাত বছর বয়সী এক কিশোর এ সময় নিয়ন্ত্রণ রেখার অপর পাশ থেকে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য স্নাইপার থেকে তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে তিনি বলেন ওই কিশোরের বাড়ি থেকে নিয়ন্ত্রণ রেখা পাথর ছোড়া দূরত্বে অবস্থিত আজাদ জম্মু কাশ্মীরের কর্মকর্তারা বলেছেন নিয়ন্ত্রণ রেখা থেকে আজাদ কাশ্মীরের নিষ্পাপ নারী ও পুরুষ ও শিশুদের লক্ষ্য করে প্রায় ভারী বর্ষণ করে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এছাড়া সীমান্ত রেখার পাশে অবস্থিত কাশ্মীরিদের বাড়িঘর লক্ষ্য করে স্নাইপার থেকে গুলিবর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী এই ধরনের গুলিতে আজাদ জম্মু কাশ্মীরে অনেক বেসরকারি নাগরিকদের প্রাণহানি ঘটে এ ঘটনার প্রতিবাদ জানাতে ইসলামাবাদ নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আহলিয়াকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিনা উস্কানিতে এই ধরনের গলাবর্ষণ ও অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের নিন্দা জানানো হয় এর আগে আজাদ জম্মু কাশ্মীরে হট স্প্রং ও চিরিকট সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে লাল মোহাম্মদ ও হাসান দিন নামের দুই পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটে এই ধরনের নিত্য নতুন নিউজ পেতে আমাদের এই স্টার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন